যাওয়ার প্ল্যান ছিল বাট আমি গেলাম না অ্যান্ড এখন আমরা একটা ঘুম দিব ঘুম দেওয়ার আগে চিন্তা করলাম যে একটা ভিডিও পোস্ট করা দরকার অ্যান্ড ভিডিওতে আমরা কী বলবো আমরা নিজেরাও জানি না তাই না অ্যান্ড আমার সামনে যে দুই কার্টুন নেটওয়ার্ক আছে দুই না সরি তিন কার্টুন নেটওয়ার্ক আছে অ্যান্ড একটা আছে সেখানে মামা হাই দাও হাই এই শোন এই শোন তোরে মানুষ দেখে কারো গাছের থেকে চুরি করতে গাড়ির ব্যাগডালের মধ্যে ঘুমাইতে এইসব জায়গা তোরে দেখে ভালো কোন জায়গা তোরে ভালো কোন জায়গায় ওরে তোরে তোরে কেউ দেখে না এটা কেন কারণ আমি ভালো প্ল্যাটফর্মে আছি কারণ ভালো জায়গা দেখে না ভালো প্ল্যাটফর্মে আছো কি আশাইলি আশাইলি আশাইলি এন এখানে আছে আরেকজন বাটপার এই আমি কি বাটপার আমরা মাত্র কুমিল্লা পার্ক থেকে ঘুরে আসছি কুমিল্লা পার্ক আমার জানি খিলগাঁও কি করে কি করে জি করে কি করে কি করছ রে মামা আর ফেসবুক অ্যাকাউন্ট বুঝছস লগ আউট করছ না হ্যাঁ তিনটা আইডি বুঝছো হ্যাঁ। একটা দুইটা ওর নামে আইডি আর একটা সেজুতি সেজুতি জিগা তো সেজুতি রাখে সেজুতি কি মামা এটা ব্যাকআপ ব্যাকআপ কি ব্যাকআপ ওই আমরা কুমিল্লা আজকে অনেকদিন পার্কে যে রিপ্রেজেন্ট ব্লগ করছিলাম ইউটিউব চ্যানেলে যে সকালবেলা যে পার্কটাতে গেছিলাম নগর শিশু উদ্যান ওইটার মধ্যে একটু আগে যে আমরা সাবস্ক্রাইবারদের সাথে যে নৌকা চড়ছি ওই যে নৌকা দোল দোল দোলনি নৌকাটা আছে না এই নৌকা হইছে আকাশে চলে আর এটা মাথা ঘুরে অনেক অনেক মজা করছি অ্যান্ড ওখানে আমার লট অফ সাবস্ক্রাইবার্সের সাথে দেখা হয়ে গেছে যদিও আজকে ফ্রাইডে তাই আজকে অ্যান্ড উইদাউট আপডেট কুমিল্লা আসছি কিছু কাজে বাট আজকে কাজের কারণেই থাকা হয়ে যেতেছে আবার অ্যান্ড uh, মামা বাই মামা ঢাকা যাবো না হ্যাঁ ঢাকা যাবো না ভাই লাইটটি সবটা অফ করে কেন ইলেকট্রা থাক শুধু আরে দাঁড়া আমি শেষ করি না এখনো শেষ হয়ে নাই ঘুমাবো ঘুমাবি তুইও ঘুমাবি ভাই আমার কিন্তু একটা জিনিস লাগবে ভাই কি লাগবো এটা কোয়া যাবে না হ্যাঁ এটা বলা যাবে না কি লাগবে একটা জিনিস লাগবে আমার ঠিক আছে টেক্সট করো টেক্সট টেক্সট আমার টেক্সট করতে হবে এখন টেক্সট টেক্সট বুঝলাম আরে ভাই ওদের কথাবার্তা আসলে আমি বুঝি না ওরা কি ভাষায় কথা বলে হ্যাঁ কোডিং এ কথা বলতে বললে মানে কি লাগবে না লাগবে হ্যান ত্যান হাবি যে উল্টা পাল্টা আমি একটা কথা বলি কাল এই ভিডিওটা পোস্ট হইতেছে এক ঘন্টা পরে আমি কালকে রাতে নয়টা বাজে ঘুমাইছি বারোটা বাজে উঠছি রাতের সাড়ে বারোটা বাজে উঠছি তারপর থেকে এখনো ননস্টপ যাক না আর আজকে ঢাকা কুমিল্লা রোডে অনেক বেশি জ্যাম ছিল আমরা সাড়ে পাঁচটা কি কল দেয় এত আর আজকে খেলা হয়েছে কুমিল্লা বরিশালের আই ডোন্ট নো মানে একটা মানে একটা মারা কেন আমি কুমিল্লা সাপোর্টে কুমিল্লা সাপোর্টে অ্যান্ড মানজিয়ার সাথে আজকে আমার ফাইট হতেছে মারাত্মক লেভেলের অ্যান্ড বুঝতেছি না একটু হাব ভাব খারাপ দেখলাম মাত্র বাট প্যারা নাই হোপ ফর বেস্ট ইনশাল্লাহ ভিডিওটা পোস্ট করে যদি দেখি কুমিল্লা লেগে গেছে তখন তখন কী হবো হ্যাঁ আমরা সামনে যাবো না ঠিক আছে আমরা সামনে যাবো না <laughs> নাহলে ঝামেলা আছে অ্যান্ড ইয়েস তো আর এই কুমিল্লানে ভ্লগ আসছে না এটা আমরা এমনি একটা কাজে আসছিলাম তাই শর্ট শর্ট ভিডিওস ফেসবুকে মেক করতেছি দ্যাটস ইট একটু হিরো টেন ইউজ করতেছি তো তাই আর কি শিখতেছি ইনশাল্লাহ মোটো ব্লগও আসবে এটা দিয়ে so thank you so much for watching this video আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন মেক ফিফটিন লাখ পনেরো লাখ পনেরো লাখ করে দেন চোদ্দো লাখ ষাট আছে আল্লাহ হাফেজ আর এখন গুড নাইট দেখা হবে কালকে সকালে বাই বাই